hello guys welcome to back C1 TTC turning YouTube channel welcome my dear friends আজকে আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটি হচ্ছে নিকাই নিকাই বাইশ ইঞ্চি একটি এলইডি e টিভি তো এলইডি e টিভিটি পাঠিয়েছে আমার স্বামী দেখতে পাচ্ছেন এলইডি টিভিটি e পাঠিয়েছে একটি মেকানিক্স তো এই এলইডি টিভিটি e দীর্ঘদিন পরে রয়েছে এবং খোলা অবস্থায় পাঠিয়েছে তা আমি এখন সেটি খুলবো এবং আপনাদেরকে দেখাবো যদি এটাকে রিপেয়ারিং করা যায় অবশ্যই রিপেয়ারিং করব আর যদি রিপেয়ারিং করা না যায় তো অবশ্যই সেটিও আপনাদেরকে দেখাবো তো বক বক না করে চলুন শুরু করি আজকের এই নিকাই বাইশ ইঞ্চি এলইডি টিভির e টিউটোরিয়াল বাংলা তো বন্ধুরা দেখতে পারতেছেন এই হচ্ছে সেই নিকাই এলইডি টিভিটি এই টিভিটি ফুল ডেট রয়ে হচ্ছে এখন আমি এটা খুলবো এটার পরিস্থিতিটি খুবই ভয়াবহ এবং আপনাদেরকে দেখাবো এটার দেখতে পারতেছেন এটা সব কিছু খোলা অবস্থায় এসেছে এটা তিনটি সার্কিট দ্বারা গঠিত একটি এস এস একটি রয়েছে টিভি কার্ড আরেকটি রয়েছে এলইডি স্টেক আউটপুট ভোল্টেজ কার্ড তো এই তিনটি জিনিস দ্বারা এটা গঠিত নিকাই এলইডি টিভি তো তিনি বলেছেন যে বাই পাওয়ার সাপ্লাইটি পুড়ে গিয়েছে যার কারণে আমরা সমস্যা ভুগতেছি তো বন্ধুরা আমি এই পাওয়ার সাপ্লাইটি মানে এসএমপিএসটি আগে রিপেয়ারিং করব তারপরে গিয়ে অন্য অন্য কাজগুলি আপনাদের মাঝে আমি শেয়ার করব তো যারা আমার চ্যানেল অবশ্যই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের আপনারা যদি কমেন্ট করবেন কোনো কিছু জানার জন্য বা কোনো কিছু জানতে চাই সেই জন্য যদি কমেন্ট করেন তাহলে আমি আপনাদের জন্য সেই কমেন্টের অবশ্যই উত্তর দিব তো বন্ধুরা দেরি করব না আগে আমি এস এম পিএসটি রিপেয়ারিং করে নেই তারপর অন্যান্য ব্যাপার তো একটি বিষয় হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে আর একটু গভীরভাবে দেখাচ্ছি তো বন্ধুরা এই এস এম পিএসটি মূলত হলো এই ট্যান্ডেস্টারটি খারাপ হয়ে গেছে সেই ট্যান্ডাস্টার যেগুলি ইনপুট ট্যান্ডাস্টার সেই ট্যান্ডাস্টারটি খারাপ হয়ে গিয়েছে মানে শর্ট হয়ে গিয়েছে যার কারণে অন্যান্য যে রেজিস্টারগুলি রয়েছে সেগুলি পুরে গিয়েছে ছাই হয়ে গিয়েছে বলতে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি এটি বিপ দিচ্ছে তার মানে এই আউটপুট ইনপুট যে স্টাডি রয়েছে সেই স্টাডি ফুল শর্ট তো আমি এই ট্যান্ডাস্টারটি আগে খুলে নেবো যদি অরিজিনালভাবে করা যায় তাহলে অরিজিনালভাবে করব আর যদি অরিজিনালভাবে করা না যায় তাহলে সেটাকে আমি বাইপাস রিপেয়ারিং করব তো বন্ধুরা আমি এখন ইনপুট যে ক্যানেস্টারটি সেগুলি আমি সাকার ব্যবহার করতেছি না নর্মাল তার দিয়েই কাজ আমি খুলে নিয়েছি তো এটার ভিতরে লাগানো আছে ফাইভ এন সিক্সটি ট্রানজিস্টার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই ট্রানজিস্টার এই কাজটি আমাকে বাইপাসই করতে হবে এই কারণে বাইপাস করতে হবে কারণ এখানে এই রেজিস্টারগুলি হচ্ছে সেই রেজিস্ট্রেশনের সবগুলি রেজিস্ট্রি পুরে ছাই হয়ে গিয়েছে বলতে গেলে একটু ভালো না সবগুলি কেটে গিয়েছে তো এই রেজিস্টারগুলি যদি কেটে যায় তাহলে এখান থেকে গিয়ে এই সেই আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন যে সিক্স পিন একটি আইসি রয়েছে সেই আইসিটিও শর্ট হয়ে ভি হয়ে গেছে তো আমি এটাকে এখন বাইপাস রিপেয়ারিং করব একটি কেএল ওয়াই ব্যবহার করব এইগুলি অনেক ক্ষেত্রেই কাজে লাগানো যায় সিআরটি টিভি এলইডি টিভি বিভিন্ন কম্পিউটার সাউন্ড বক্স যেই এরকম পড়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন কাজেই এটাকে ব্যবহার করা তো দারুণ একটি ডিভাইস কেএল ওয়াই তার আগে আমি একটু ভিউ টিউ লাগাই নিই তো আমি মোটামুটি কেএল ওয়াইটি লাগিয়ে নিতেছি দেখতে পারলেন কেএল ওয়াইটি লাগিয়ে নিয়েছি তো এখন আমি শিকড়টি লাগাবো বন্ধুরা এটার শুধু জেনারেস্টারটি শর্ট নয় এগুলার সম্পূর্ণ ডায়েটগুলোও শর্ট হয়ে গেছে এই ডায়েটগুলো আমি চেঞ্জ করব বন্ধুরা আমি সমস্ত সোল্ডারিংগুলি উঠে নিলাম ডায়েটের তো ডায়েটগুলো আমি খুলে নিতেছি এখন নতুন লাগিয়ে দেব বন্ধুরা দেখতে পারতেছেন আমি চারটি ডায়োড নিয়ে নিলাম এই ডায়োডের নাম হচ্ছে রেক্টিফায়ার ডায়োড বন্ধুরা আমি রেক্টিফায়ারগুলি লাগিয়ে নিলাম এখন এখানে সোল্ডারিং করে নেব এখন ডাইটগুলো কেটে নেব বন্ধুরা আমি ডায়েটগুলি লাগিয়ে নিলাম এবং রাখবো দেখতে পাচ্ছেন তেরো বোল্ট উঠেছে বারো বোল্ট আমাদের প্রয়োজন তো লোড যখন করবে তখন ঠিক বারো বোল চলে যাবে যেহেতু এটা এলওয়াই সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এস এম পি এসের কাজটি এখানেই ওকে হয়ে গেল তো আপনারা চাইলে এভাবেও এস এম পি এসের কাজ করতে পারেন তো বন্ধুরা এখন আমি দেখব অন্য যে কার্ডটি ওকে আছে কিনা বন্ধুরা আরেকটি ব্যাপার হচ্ছে এখানে যে পজিশনে কাট সেটিং করার কথা ছিল এখানে সেই পজিশনে সেটিং নেই এখানে বাইপাস কাট সেটিং করা হয়েছে ভিন্ন স্ক্রু দ্বারায় আমি এখন স্ক্রুগুলো খুলে নেব তো ভিডিওটি যেহেতু অনেক লেন্দি হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি সেফটি চেক করার পরেই এখানে অফ করে দেওয়ার চেষ্টা করব স্কুরিগুলি খুলে নিতেছি কারণ এটার আবার পুনরায় কানেকশন দিব আমি এখন এসি কোটিও লাগিয়ে নেব তো বন্ধুরা এসি কোটি লাগানোর পর আমরা দেখতে পেলাম এখানকার যে পাওয়ার যে এলইডিটি সেটি জ্বলে উঠলো এখন মানে কাঠটি সম্পূর্ণ আছে সম্ভবত সেটি এখন অন হয়ে গেল তো এখন আমি মেপে নেবো যে এটার যে আউটপুট যে বারো ভোল্ট ভোল্টেজ সেটি তো বন্ধুরা এটা বারো ভোল্টের না এটা সে যেহেতু ফাইভ বুল এখানে প্যানেলের ভিতরে প্রবেশ করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পারতেছেন ফাইভ বুল চলে আসলো তার সেটি অন হয়ে গেল আপনারা দেখতে পারতেছেন এখন আমি পেনাল্টি কিওয়ার্ডের ভিতরে সেট করে দেখব যে কি অবস্থা তার আগে আমি আরেকটি কাজ করে নেব সেটা হচ্ছে এটার যে স্ক্রুগুলি ছিল সেটি আবার পুনরায় সেট করে নেব আবারও আমি পাওয়ারটি লাগিয়ে নিলাম এখন আবারও পাওয়ার সুইচ পাওয়ার বাটনটি অন করব দেখি অন করে নিলাম কিন্তু বন্ধুরা সব কিছুই ওকে আছে কিন্তু ডিসপ্লের ভিতর আলো আসতেছে ডিসপ্লে কোনো প্রকার সাপোর্ট করতেছে না তো এটার ডিসপ্লেও প্রবলেম এবং ব্যাকলাইটও প্রবলেম তারপরও আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কি ডিসপ্লে প্রবলেম না ব্যাকলাইটে প্রবলেম তো বন্ধুরা এটা ব্যাকলাইটও প্রবলেম আছে ডিসপ্লে ডিসপ্লেটা যেহেতু আলো ছাড়া এটা ফিক্সড একটা এলইডি দ্বারা আপনারা দেখতে পাচ্ছেন ফিক্সড এলইডি দ্বারা গঠিত তো <clears throat> আমাদের কাজটি আজকের মতন এখানেই আমরা সমাপ্ত করলাম এখন আপনাদের টু পার্টে আপনার দেখাবো যে আপনাদের এই এলইডি টিভির প্যানেলটাও অবশ্য খারাপ যেহেতু এখানে আইসিটি খুবই গরম হয়ে যাচ্ছে দোনো সাইড প্রচুর পরিমাণ গরম হয়ে যাচ্ছে আইসি মানে প্যানেলটাও খারাপ তো টু পার্ট আর প্রয়োজন হবে না তো আমরা <coughs> পুরো ডিটেলস আপনার পাওয়ার সাপ্লাই অ্যান্ড বাইপাস কাজটি আপনাদেরকে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি ভালো না লাগে তো ডিসলাইক করবেন প্রয়োজনে কমেন্ট করবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো আজ এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম